কাজে যাচ্ছি টাকা পয়সার জন্য না হয়তো তো না খাইয়া ঘরে বসে মরা লাগবো এটা আল্লাহর উপরে ভরসা আমাকে গরিবের মৃত্যু হয়েছে আল্লাহর হাতে আমাকে টাকাও নাই পয়সাও নাই চিকিৎসাও করতে পারবো না ওই উপরে আল্লাহর উপরে ভরসা রাখছি এই যাই